नहीं अल्लाह दया करो आमर तौबा कबूल करो अल्लाह ही अल्लाह दया करो आमर तौबा कबूल करो दोनों जहानेर मालिक तुम्हें আমায় तुम्हें कमा करो अल्लाह अल्लाह আল্লাহি अल्लाह আল্লাহি अल्लाह করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ <laughs> মতে একটু দয়াল কৃপা করো একটু দয়াল কৃপা করো আমার পরে ইয়াদ কবুল করো একটু দয়াল কৃপা করো আমার পরে ইয়াদ কবুল করো দোন জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমরা তোমার অদম বান্দা তুমি মোদের প্রভু হাজার নাফর মানে তরে রিজিক মিলাও তবু আমরা তোমার করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো আল্লাহি আল্লাহ দয়া করো আমার তবা কবুল করো দোন জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ শক্তি সাহস যোগাও তুমি শক্তি সাহস যোগাও তুমি বাড়াও কুয়াত ইমানি শক্তি সাহস যোগাও তুমি বাড়াও কুয়াত ইমানি দোন জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো আল্লাহি আল্লাহ দয়া করো আমার তবা কবুল করো দোন জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ

গফুর নূর নবীজির উসিলাতে নূর নবীজির উসিলাতে তোমার নামের বরকতে নূর নবীজির উসিলাতে তোমার নামের বরকতে দোন জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো আল্লাহি আল্লাহ দয়া করো আমার তবা কবুল করো আল্লাহি আল্লাহ দয়া করো আমার তবা কবুল করো দোনো জাহানের মালিক তুমি আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি کام کرو اللہ اللہ اللہ اللہی اللہ اللہ اللہ اللہی اللہ اللہ اللہ